যারা এই সহিদায় আসে ডাইরেক্ট বাইশ চান্স আহলে হাদিস আর একটা হলো বাই চয়েস আমরা হলাম বাই আমার বাপ দাদা আহলে ছিল আমরা বাইশ চান্স হয়ে গেছি বাই চয়েস যারা হয়েছে আহলাদিস হওয়ার কারণে ওই জিজ্ঞেস করুন ভাই সোহেলকে তাকে ধরে নিয়ে গেল মাদ্রাসার তালেবেলেমরা ধরে নিয়ে গিয়ে বলছে তুমি যে তোমাকে দেখার জন্য এত লোক এখানে এত লোক সিরিয়াখানায়ও যায় জিজ্ঞেস করুন তাকে জোরে আমিনের কি মর্যাদা জোরে আমিনের কারণে পাবনার অ্যাডওয়ার্ড কলেজের ছাত্র ইকবাল বিন জিন্নাকে মসজিদের মধ্যেই বললেন মসজিদের ভিতরেই মুসল্লিদের লাঠির আঘাতে আমি লুটে পড়লাম রক্তাক্ত অবস্থায় জোরে আমিন বলার অপরাধে মসজিদের ভিতরেই লাঠির আঘাতে লুটে পড়লাম রক্তাক্ত অবস্থায় জিজ্ঞেস করুন ওই ভাইকে জোরে আমিনের মর্যাদা তার কাছে কেমন যারা স্থান চাহিলে দিস তারা আহলাদিসের মর্যাদা বলে বাপের শাল চাদর দিয়ে নিজের টাকা কিনা জুতা নাকি কেউ মুস্তিছিল তো বলছে ওটা নিজের টাকার ওটা বাপের টাকা আমরা বাপ দাদার দিস আর যারা দিস হয়েছে মূল্য দিয়ে ত্যাগ স্বীকার করে বাড়ি থেকে বের করে দিয়েছে বাপ ত্যাজ্য পুত্র করেছে বাড়ি ঘর থেকে বঞ্চিত করেছে তাকে জিজ্ঞেস করুন যে এই আহলাদিস এই থইয়া মর্যাদা কি তাদের মনের ভিতরে খুব আবেগ সব মানুষকে সহিয়া কিদায় করে ফেলব তাই তো ভাইদেরকে বলি ভাই একটু আস্তে আস্তে আগাও আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমি আল্লাহ কোন বললেই হয়ে যায় তারপরে আসমান তুমি ছয় দিন লাগালা আল্লাহ নবী ইচ্ছা করলে ছয় মাসে ইসলাম কায়েম করতে পারতেন তেইশ বছর যাবৎ এই কোরআন ধীরে ধীরে নাজির হয়েছে তাহলে ধীরে ধীরে করাটা হলো আল্লাহর কাজ আর তাড়াতাড়ি করা শয়তানের কাজ তিনটা কাজ তাড়াতাড়ি করতে হয় কয়টা কথা বলেন কয়টা কাজ তাড়াতাড়ি করতে হয় কে কে এক নম্বর সালাতের টাইম হলে তাড়াতাড়ি করে ফেলতে হবে সালাতের টাইম তাড়াতাড়ি পড়া আল্লাহর কসম না ছাড়া আর কেউ পড়ে না রাসুল সাল্লামের তরিকায় সালাত আদায় অন্য কেউ করে না খাপজির বর্ডারে ওই খাপজিতে ছিলেন উনি ওই যে আমাদের চোদ্দ গ্রামের ফজলু ভাই চোদ্দ গ্রামের ফজল হক ভাই খাপজিতে তাওহিদের দাওয়াত আমানুল্লাহ মাদানির ওসিলায় এই আবহানি হানিফ মাদানির ওসিলায় ফজল ভাই সহি আকিদায় আসে সহি আকিদা আসার পরে তখন কুমিল্লার চোদ্দ গ্রামের লোকেরা ওকে ভ্যাংসায় কয় কি ফজল মিয়া তুমি আবার আলাদি সইলা এরা হলো লেতুর ফাতুর লোক এদের মধ্যে বড় আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসের করার নাই এদের মধ্যে বড় মাদ্রাসা নাই এদের মধ্যে মুক্তি নাই এরা বাহাস করতে রাজি হয় না এরা ওপেন চ্যালেঞ্জ গ্রহণ করে না এদের কোনো অস্তিত্ব নেই আহালাদিস হয়ে তুমি কি করলা ফজল ভাই বললেন তোমার মুফাসরে কোরআনকে বলো আহলাদিসদের রাস্তার সারুদারের কাছে গিয়ে নবীর তরিকায় দুই রেখা ছালা শিখে আসে আহলাদিসদের রাস্তার ঝাড়ুদার কুলি মজুর তারাও রসুলের তরিকায় সালাদ জানে তোমার মুক্তি যা জানে না বাংলাদেশ থেকে একজন বড় আলেম গেলেন বায়তুককেই আল্লাহর ঘর তোয়াফ করতে আল্লাহর ঘর তোয়াফ করতে গেছে আলেম সাহেব ওই দেখে বাংলাদেশিরা সব কাবা ঘর তোয়াফ করা বাদ দিয়ে আলেম সাহেবকে মুসাফা করতে সৌদি আরবের পুলিশ বলে সাজা তোরা কি করিস এগুলি তোরা কাবা ঘর তোয়াফ বাদ দিয়ে তোরা আলেমকে মুসাফা করি তোদের কাছে কি তোদের আলেমের মর্যাদা কাবা ঘরের চেয়েও বেশি বলে হায়দার শাইখুন কাবির না ফি বাংলাদেশ বলে এটা আমাদের বাংলাদেশে বিরাট বড় শায়েখ বিরাট বড় আলেম আলেম সাহেব কাবাঘর সাত চক্কর দিয়ে তারপরে বুড়ে আঙ্গুল কানের লতির মধ্যে মারি দিল মারি দিয়ে তারপরে বুকের উপর হাত রেখে আস্তে আস্তে নামাতে নামাতে রিজার্ভ টাঙ্কির উপর নিয়ে থামায় দিল বেয়াদবি মাফ করবেন এখানে রিজার্ভ টাঙ্কি এখানে বর্জ্য পদার্থ জমা হয় এখানে গিয়ে হাতটা থামায় দিল সৌদি পুলিশ বলছে হাদা শাইখুন কাবিরুন লাদাই কুম্ফি বাংলাদেশ এটা তোদের বড় আলেম বাংলাদেশে আল্লিমহু রাকাতাই সালাত ওকে দুই এই বল দুই তাহলে আদায় করে কারা সালাতের কারা করে ছাড়া এই সালাতের হেতেমাম অন্য কারো কাছে নেই বন্ধুগণ সালাতের টাইম হলে দ্রুত করে ফেলতে হবে এই কাজ তাড়াতাড়ি ছেলে মেয়ের বিয়ের উপযুক্ত হলে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে ছেলে মেয়ে ফষ্টি নষ্টি করে গল্প করে গান গায় রাত ভোরে ফেসবুক চালায় ছেলেরে খুঁজে পাওয়া যায় না কোথায় আছে ওর পায়ে বেরি লাগিয়ে দেন ওকে বিয়ে পরিয়ে দেন দেখবেন যে ওকে আর খোঁজা লাগবে না ওর খোঁজার জন্য বিবি যথেষ্ট দেবেন না বিয়ে বলবেন যে সরকারি আইনে নাকি একটু দেরি করে দেওয়া লাগে একুশ বছর না হলে নাকি সরকারি আইনে সাবালক হয় আল্লাহর এক বান্দা এই কাজ করছে বলছে যে আমার মেয়ে আর আমার আমকের ছেলে দুইজনের মধ্যে সম্পর্ক হয়েছে এইভাবে এই সম্পর্কের কারণে যদি তারা অপরাধ করে এই জন্য আল্লাহর কাছে দায়ী হতে হবে আমরা কালেমা পরিয়ে দিয়ে বিয়ে করি বিয়ে করায় দিয়েছে তামাকে আমাকে বললো মাদানি সাহেব বয়স তো পরে নেয় বললাম সরকারি লোক আসলে বলবেন ছেলের বাপকে বললাম যে আপনি বলবেন এটা আমার ছেলের গার্লফ্রেন্ড আর মেয়ের বাপকে বললাম যে আপনি বলবেন এটা আমার মেয়ের বয়ফ্রেন্ড বিয়ে পড়ানো না যায় কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রাখা তো আর না যায় আইনের দৃষ্টিতে নেই যদি এইভাবে আইন তৈরি করা হয় পাশাপাশি ফেসবুক অবাধভাবে চলানো বন্ধ করতে হবে সহ শিক্ষা বন্ধ করতে হবে পর্দার একশো পার্সেন্ট নিশ্চয়তা দিতে হবে তারপরে তখন ওই আইনটা প্রযোজ্য হতেও পারে আল্লাহ নবী বললেন ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হলে তাড়াতাড়ি দিয়ে দাও না হলে ফেতনা ফাসাদ শুরু হয়ে যাবে সমাজে আমার বড় বেটাকে বিয়ে করে দিয়েছে আলহামদুলিল্লাহ একটা নাতনি হয়েছে এখন নাতনি যখন দাদা গেলে ডাকে তখন মনে হয় যে এক লাখ টাকার হাসিটা মাশা আল্লাহ কলিজাটা ঠান্ডা হয়ে যায় বাড়িতে এবার ছেলেমেয়েরা উৎপাত করত এই এক নাতনি পেয়ে ওর খেলার পুতুল ওরা আর এখন উৎপাত করে না টাইম টু টাইম সব চলছে আলহামদুলিল্লাহ দ্বিতীয় ছেলেকেও বিয়ে করায় দিলাম আলহামদুলিল্লাহ বৌমা পড়ছে ছেলেটাও পড়ছে দুইজনই পড়ালেখা করে এখন ছেলেরা আর খুঁজা লাগে না ছেলে রাত্রে বাড়িতে ফেরে নাই কেন ওর পায়ে বেরি লাগিয়ে দেয় আল্লাহ নবী সালাম বলছেন ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হলে দ্রুত গতিতে বিয়ে দিয়ে দাও আর জানাজা যখন লাশ মারা যাবে সঙ্গে সঙ্গে জানাজা পরিয়ে দিও আল্লাহ নাসির উদ্দিন আলবানী রহেমাল্লাহ মৃত্যুর আগে বলছে হে পৃথিবীর মানুষেরা শোনো আমি যদি জর্দানের বাইরে মারা যাই যেই দেশেই মারা যাই সেই দেশের তিনি ভাইদের কাছে অনুরোধ আমার লাশটাকে আগে দাফন করে তারপরে আমার ছেলে মেয়েকে খবর দিও লোকেরা জিজ্ঞেস করলেন নাসির উদ্দিন আলবানী রাহেমুল্লার কাছে যে আপনার লাশ দাফন করে ছেলে মেয়েকে খবর দিতে হবে কেন আল্লামা নাসির উদ্দিন আলবানী রাহেমুল্লাহ বললেন আমার মৃত্যুর পরে যেন ছেলে মেয়েরা কথা না বলতে পারে যে আমার বাপের লাশ দেশে পাঠাও আগে মাটির তলে চাপা দিয়ে তারপরে খবর দিও যাতে এই কথা বলার সুযোগ তাদের না থাকে আমার ছেলে মেয়েরা যেন না বলতে পারে যে হ্যাঁ, আমার বাপ লাশটা রেখে দাও আমরা এসে জানাজা পড়াব জি না মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই দাফন করো নাসিরুদ্দিন আলবানির লাশ যেন রসুলের তরিকার বাইরে না যায় নাসিরুদ্দিন আলবানী রহমল্লা জীবনে বেঁচে থাকতেও কোরআন পুঙ্খানু সুন্না রূপে মানার চেষ্টা করেছেন মরার পরে তার লাশটাও যেন সুন্নতি কায়দায় তাড়াতাড়ি দাফন করা হয় মৌলানা আকরাম খা রাহেমুল্লাহ তা বলে গেছেন আগেই বললাম যে আমার লাশের উপরে যেন ফুলের পাপড়ি দেওয়া না এরা হলেন আমাদের জন্য শিক্ষণীয় শিক্ষানবিশ সরি শিক্ষাগুরু আর আমরা হলাম শিক্ষানবুজ হাউলায় আবাই ফাজিনি বিমিসলিহীন ইজা জামাত না ইয়া দারিউল মাজামেও বলছিলাম তাড়াতাড়ি করা হলো মানুষের কাজ তাড়াতাড়ি নয় ধীরে সুস্থে কাজ করতে হবে ইনসান শব্দের আর একটা অর্থ হলো অনসুন থেকে বন্ধুত্ব সঙ্গী সাথী সঙ্গী সাথী ছাড়া ইনসান চলতে পারে না ইনসান হলো সামাজিক জীব সঙ্গী সাথী নিয়েই তাকে চলতে হবে কোন মাছ সাদে নেককার লোকদের সাথে চলো বন্ধুগণ আল্লাহ পাক বলছেন ইল্লাল্লা দিনা মানু যারা ইমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত হয় না ওয়ামিলুস সালেহাত ভালো কাজ করেছে ইমান কাকে বলে এক ইমানেই মানুষের জীবন পরিবর্তন করে দেয় অ্যারাবিয়ান যুবকের ছেলে মারা গেল বাংলাদেশি যুবকের গাড়ির চাকার তলে পড়ে অ্যারাবিয়ান যুবক এসে বলছে হাবিবি আল্লাহ তকদিরে ছিল এই আমার ছেলের মৃত্যু আমার ছেলে পরকালে আমার জন্য সুপারিশ করবে এর নাম হলো তাকদিরে বিশ্বাস তাকদিরে বিশ্বাস থাকলে গোলমাল কমে যায় এই তোর কারণে আমার ট্রেন ফেল হয়েছে বাড়িতে গিয়ে তোকে সাইজ করবো তুই সবুর কর ওর কারণে টেন ফেল হয়েছে তাকদিরে বিশ্বাস থাকলে সে বলবে চেষ্টা করেছে হয়নি ইমান থাকলে গোলমাল কমে ইমান না থাকলে গোলমাল বাড়ে ইল্লাল্লাদিনা আমানু ওয়ামিলুস সালেহা ইমান আর আমলে সলে কেমন একটা সুন্দর জিনিস এখান থেকে শূন্য লেখেন শূন্য শূন্য শূন্য নয়া বাজার শূন্য শূন্য শূন্য রাইস রায় বাজার শূন্য শূন্য শূন্য গোলাপ শর্মাজা শূন্য শূন্য শূন্য ধুলাই খাল এই এত শূন্যের কত দাম কোনো দাম নেই কিন্তু শূন্যের আগে সংখ্যা না থাকলে হয় না ইমান না থাকলে আমলের সলের কোনো মূল্য থাকে না ইমান যখন বাড়ে আমলে সলেরটাও বাড়ে কিভাবে বাড়ে দেখো একজনের ইমানের গ্রেড নয় আর একজনের ইমানের গ্রেড এক এক আর নয়ের মধ্যে ডিফারেন্স কত আট একওয়ালাকে একটা শূন্য দিলেন নয়ওয়ালাকে একটা শূন্য দিলেন নয় আলার হলো নব্বই আর দশ আলার হলো এক আলার হলো দশ এবার একজনের দশ আর একজনের নব্বই দুইজনের ডিফারেন্স কত হলো আশি এবার একওয়ালাকে আর এক শূন্য দিলেন নয়ওয়ালাকে আর এক শূন্য দিলেন ওর হলো এক হাজার আর এর হলো নয় হাজার ডিফারেন্স হলো কত আট হাজার ওকে আর একটা শূন্য দেন এখানে আর একটা শূন্য বাটখারা তো সমানই দিচ্ছেন দুই জায়গায় ওখানে এক শূন্য এখানে এক শূন্য কিন্তু ওর গ্রেড প্রথম থেকেই ছিল নয় আর ওর গ্রেড ছিল প্রথম থেকেই এক তাই তোমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহ তালানু বলছেন যে শোনো আবু বকর সিদ্দিক তো আমাদের মতো পাঁচ অক্ত সালাদ আদায় করতেন আমরা যেই কটা সিয়াম রাখতাম তিনিও সেই কটাই রাখতেন তিনি উন্মতের শ্রেষ্ঠ ব্যক্তি হলেন কেন কারণ তার মেশিনটা হলো মেড ইন জাপান আর আমাদের মেশিনটা হলো made in China made in China মানে যেটা জনগণ কিনতে চায় না মেড ইন চায়না আর made in Japan made in Japan জাপানের মালের জাপান কিনে নেন পুরাতনটাও কেনেন অসুবিধা না মেড ইন জাপান আর মেড ইন চায়না তাহলে দুইটার পাওয়ার কমবে আবু বাকরের সিদ্দিকের ইমানের মেশিন তার গ্রেড হলো নয় আর আমাদের ইমানের মেশিন আমাদের গ্রেড হলো এক তাই তো ওখানে বাটখারা আর এখানে বাটখারা সমান ওখানেও পাঁচটা শূন্য দেন এখানেও পাঁচটা শূন্য দেন ওখানেও পাঁচ অক্ত সালাত এখানেও পাঁচ অক্ত সালাত ডিফারেন্স কতটুকু ইমানের মূল্য না থাকলে ইমান না থাকলে আমলের সালেহের মূল্য থাকে না শূন্যের কোনো মূল্য নাই সংখ্যা না থাকলে হ্যাঁ আর ইমান আছে আমলের সালেহ নেই মোটর সাইকেলে উঠেছেন বাবু মেরে বসে আছে মোটর সাইকেল আর চালানো না অ্যাক্সেলেটার আর ঘোরানো না আর ক্লাসও মারছেন না বসে আছেন কতক্ষণ থাকতে পারবে বাইসাইকেল চালাচ্ছেন অল্প চালান আর বেশি চালান যতক্ষণ চালাবেন ততক্ষণ বাইসাইকেল থাকতে পারবেন বাইসাইকেল না চালালে আপনি ধুরুম করে পড়ে যাবেন ইমান আনার পরে আমল না করলে সেই ইমান আর টেকে না ইল্লাল্লাযিনা আমানু আমিলুস সালেহাত ওয়া তাওয়াসাউ বিল হক হকের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দেয় ওয়া তাওয়াসাউ বিস ধৈর্যের পানি মানুষের কাছে পৌঁছিয়ে দেয় আজকের বক্তব্য শেষ হাদিসের অনুবাদ রাসূলুল্লাহ সাল্লাম বলেন ইগতানিম খামসান কাবলা খামসিন পাঁচটি সময়ের আগে পাঁচটি বিষয়কে মূল্যায়ন করো অভাব আসার আগেই টাকা পয়সাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগেই সুস্থ কাক তাকে মূল্যায়ন করো অভাব আসার আগেই টাকা পয়সাকে মূল্যায়ন করো ব্যস্ততা আসার আগেই অবসরকে মূল্যায়ন করো যৌবন ফুরানোর আগেই যৌবনকে মূল্যায়ন করো জীবন শেষ হওয়ার আগেই জীবনের মূল্যায়ন করো আল্লাহ ইসলাম পাঁচটি বিষয় মূল্যায়ন করতে বললেন পরিশেষে ওই যুব সমাজকে আবার অনুরোধ রাখি ভালো কাজে আমরা অগ্রসর হই দাওয়াতি কাজ এলাকায় ব্যাপক হারে চালিয়ে যাই আমরা ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে এলাকার দরিদ্র গরিব দুঃখী জনগণের জনকল্যাণমূলক কাজের ব্যবস্থা করি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন ওয়াফির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ তুমি এই মাহফিলকে আমাদের পরকালের নাজাতের ওসিলা বানিয়ে দাও দেহ ব্যবসায়ী মহিলার সামান্য আমলে তুমি তার সব গোনা ক্ষমা করে দিয়ে জান্নাতের ফয়সলা দিয়েছ আমাদের আমলের ভিতর থেকে যে আমলটুকু পছন্দ হয় সেই আমলের ওসিলায় আমাদের জীবনের সকল গোনা মাফ করে দাও আমাদের পিতামাতার কবরে শান্তি পৌঁছিয়ে দাও যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করে দাও যারা অভাবে আছে অভাব দূর করে দাও আল্লাহ তুমি প্রত্যেকের মনের ব্যথাকে মুছে দাও প্রত্যেকের পাপকে পাহাড় সমান পাপকে তোমার দয়ার সাগরে ডুবিয়ে দাও সুবাহানাক আল্লাহম বেহামদেক আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া